Mm-hmm. কবিতা তুমি স্বপ্ন চালিনি হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেব না সুখের মোহনা দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন পিতা তুমি স্বপ্নচারী গভীরে আকিনা নিবিড়তার সময় হৃদয় প্রতিমা কোথায় হারালে বলো পাবো তোমায় বসন্তে মাতাল আমি অপূর্ণতা দেখবে কবিতা তুমি স্বপ্নচারী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর